আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছে ফটো তোলা যাদের পেশা অথবা ভিডিও করা যাদের নেশা তাদের জন্য বিশাল একটি সুখবর সুখবর রয়েছে কেননা আমি একটি ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দিতে যাচ্ছি যে ওয়েবসাইটের মধ্যে আপনি অনায়াসে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন অথবা আইফোন অথবা যে কোনো ডিভাইস ইউজ করে ছবি অথবা আপনি ভিডিও সাবমিট করে অনায়াসেই ভালো পরিমাণে একটি আর্নিং জেনারেট করতে পারবেন এবং এই ওয়েবসাইটের মধ্যে কাজ করতে হলে আপনার কোনো ধরনের ইনভেস্টমেন্ট অথবা স্কিল অথবা এক্সপেরিয়েন্স প্রয়োজন নেই জাস্ট আপনি আপনার হাতে থাকা ডিভাইসটিকে ইউজ করে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন সম্পূর্ণ ফ্রি ওয়েতে তিন মিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটর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 আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন thank you so much from the core of my heart বেশি বেশি শেয়ার দিন যাতে আপনার মতো সবাই উপকৃত হতে পারে কেননা আমার লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের মধ্যে প্রায় আটশো পঞ্চাশটির উপরে ভিডিও দেওয়া রয়েছে এবং ফ্রিতে যারা আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য অবারিত সম্ভাবনা এবং এখানে কিছু ইউনিক ভিডিও রয়েছে সেই ইউনিক ভিডিওগুলো আপনি দেখে দিন শেষে বেনিফিটেড হবেন আপনি আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোন অথবা আপনার ডিভাইসটিকে ইউজ করে সো ফিরছে একটু পরে সাথে থাকুন অলরাইট চলে এসেছে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটটির নাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন Foap dot Foap dot com এই ওয়েবসাইটটি দু সালে যাত্রা শুরু করেছে এবং আপনি যে কোনো প্রসেসে কাজ শুরু করতে পারবেন প্রথমত এখানে রয়েছে time to make extra money with your videos and photos download Foap app on your iOS or Android device আশা করি আপনি বুঝতে পেরেছেন তার মানে আপনি অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন গুগল প্লে স্টোর থেকে আপনি আপনার ডিভাইসে আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নিয়ে কাজ শুরু করতে পারবেন এবং এখানে যে বিশেষ বৈশিষ্ট্যটি সত্যি আপনাকে মুগ্ধ করবে সেটি হচ্ছে simply upload your videos and photos and earn cash when agency আর just or just anyone who finds your work outstanding purchases video আর photo from your online online portfolio we share the profit with you fifty আর ফিফটি তার মানে আপনি আপনার প্রোডাক্ট যদি টেন ডলার সেল হয় বা করে তাহলে অবশ্যই আপনি ফিফটি পার্সেন্ট uh, তার মানে ফাইভ ডলার অনায়াসেই পেয়ে যেতে পারেন সো এরপর যে বৈশিষ্ট্য সত্যি আপনাকে মুগ্ধ করবে আপনি uh, এখানে আরও কিছু বৈশিষ্ট্য দেখতে পাবেন uh, বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে আমি রিকমেন্ড করবো এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করার জন্য FOOP app featured on ABC News, CNN, BBC, The New York Times and মাসেবল uh, অর্থাৎ এই প্ল্যাটফর্মগুলো uh, এই ফোপ এর সাথে কানেক্টেড রয়েছে আপনি uh, যদি ভালো মানের রেজুলেশনের ছবি অথবা ভিডিও এখানে আপলোড করতে পারেন তাহলে অবশ্যই কোনো না কোনো এই এজেন্সিগুলো অথবা প্ল্যাটফর্মগুলো কিনে নেবে এবং আপনি বেনিফিটেড হবেন proud of your works share them with the best brands of world অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন যে এখানে আরও কিছু প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটি সেল করতে পারেন এই ডট কম এর মাধ্যমে সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আশা করি কীভাবে এই ওয়েবসাইটের সাথে কানেক্টেড হবেন আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি এখানের সাথে কানেক্টেড হবেন তার মানে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার ফলে সরাসরি আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলেছে পাসওয়ার্ড দিতে বলেছে যদি আপনি ইতিমধ্যে এই পোপ ডট কমের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করেন আর যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে যে কাজটি করতে হবে রেজিস্টার হিয়ার এখানে ক্লিক করতে হবে রেজিস্টার হিয়ার যখন আপনি ক্লিক করবেন তখন আপনি মেইল অ্যাড্রেসটি দিবেন আপনার ব্যালেট ইমেল অ্যাড্রেসটি এবং সাইন আপে ক্লিক করবেন অথবা আপনি আপনার ফেসবুক যখন কানেক্টেড রত থাকবেন তখন আপনি ফেসবুকের মাধ্যমে অবশ্যই এই ওয়েবসাইটের সাথে কানেক্টেড হবেন সো আপনাকে আমি রিকমেন্ড করবো যে সরাসরি ইমেল অ্যাড্রেসটি দিয়ে সাইন আপে ক্লিক করবেন যখন আপনি আপনি সাইন আপ ক্লিক করবেন তখন আপনার ইমেলের মধ্যে একটি মেইল চলে যাবে এবং এখানে একটি আপনি অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে বলেছে আমি অ্যাক্টিভেট করে ফেলেছি করার পরে সরাসরি আমাকে ইন্টারফেসে নিয়ে এসছে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে যখন আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনি অনায়াসেই এই ইন্টারফেসটি দেখতে পাবেন তার মানে আপনি এখানে আপনার প্রোফাইলের নেমটি দেখতে পাবেন এবং স্টেপ বাই স্টেপ আপনি যখন এখানে ক্লিক করেন তাহলে আপনার ফটো অ্যাড করতে পারবেন প্রোফাইলে যা যা সেসে সব কিছু আপনি অ্যাড করতে পারবেন সেটি আমি দেখাচ্ছি না এরপর পদক্ষেপ যেগুলো সেটি আমি দেখাচ্ছি কী কী বেনিফিট আপনি পাবেন এখানে প্রথমে যে মেসেজটি শো করছে সেটি হচ্ছে access a community of three million talent talented creators to equip your brand with tailor-made video and ima imagery. So আপনি বুঝতে পেরেছেন এবার আমি যদি ফর ফর ক্রিয়েটর মধ্যে ক্লিক করি এরপর আপনি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ মিশনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আরও কিছু অপরচুনিটি রয়েছে যেগুলো সত্যি আপনাকে মুগ্ধ করবে প্রথমত রয়েছে ক্যাশ ইট অন ভিডিওস আপনি আপনি আপনার ভিডিও এখানে সাবমিট করে আপনি আর্নিং করতে পারবেন টু ফিফটি রিওয়ার্ড তার মানে তারা এখানে রিওয়ার্ডের ব্যবস্থা রেখেছে আপনার ভিডিওটি যদি হাই রেজলিউশনের হয় বা তারা পছন্দ করে তাহলে অবশ্যই এখান থেকে আপনি রিওয়ার্ড জিতে নিতে পারেন তার মানে পুরস্কার জিতে নিতে পারেন এরপর যেটি সেটি হচ্ছে ইটস এ প্রসেস এবং one thirty three videos already এখানে সাবমিট করা হয়েছে এবং সেটি দুই দিন বাকি রয়েছে এবং টু ফিফটি রিওয়ার্ড আপনার এখান থেকে নেওয়ার সুযোগ রয়েছে এবং বা আরও কিছু অপশন রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনায়াসে কিন্তু আপনি আপনার ইমেজ অথবা ভিডিওগুলো এখানে আপনি সাবমিট করে অনায়াসে এখান থেকে রিওয়ার্ড জিতে নিতে পারেন সো এখানে এবার যে বিষয়টি আমি আপনাদেরকে শেয়ার করব সেটি হচ্ছে যে কীভাবে আপনি আপনার ফটো অথবা আপনি ভিডিওগুলো সাবমিট করবেন সেটির জন্য সরাসরি সাবমিট ইয়ার ব্রান্ড ব্রিফ এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি ভিডিও হলে ভিডিও সিলেক্ট করে দেবেন অথবা ফটো হলে ফটো সিলেক্ট করে দেবেন ধরুন আপনি ফটো সিলেক্ট করেছেন ফটো সিলেক্ট করার পরে আপনি সরাসরি নিচে চলে আসবেন এখানে বলেছেন নাম্বার অফ ভিডিওস আর ফটোস ইউনিট হান্ড্রেড এবং মোর হান্ড্রেডের বেশি আপনি এখানে সাবমিট করতে পারবেন এরপর কন্টেন্টস পারপাস কী কী পারপাসে আপনার ভিডিও অথবা আপনার ইমেজটি এখানে দিবেন so social media digital ad campaign internet Uh, to internal এরপর ওয়েবসাইট আর ব্লগ নিউজ লেটার্স এরপর এখানে রয়েছে আদার্স আপনার যদি থেকে থাকে সেটি আপনি মেনশন করে দিবেন এরপর যেটি সেটি হচ্ছে এডিশনাল সার্ভিসেস পোস্ট প্রোডাকশন আপনি এটি সিলেক্ট করে দিবেন সব কিছু সিলেক্ট করে দিবেন দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছেন সো আমি uh, তিনটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এটি সিলেক্ট করে দিলাম এরপর সিলেক্ট করে দেওয়ার পরে সরাসরি আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিবেন আপনি নেচার সিলেক্ট করে দিলেন সাপোজ আপনি নেচারের ছবিগুলো এখানে আপলোড দিবেন সেটি সিলেক্ট করে দিবেন এরপর আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এরপর আপনি আপনার ইমেল বা কোম্পানি আপনার যদি পার্সোনাল ইমেল থাকে সেটি দিবেন অথবা কোম্পানি হয়ে থাকলে তার ইমেলটি দিবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে যখন ক্লিক করবেন সরাসরি আপনার সামনে যে মেসেজটি শো করবে সেই মেসেজটি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি তার মানে আপনি ভিডিও অথবা ফটো এখানে সাবমিট করার পরে thank you very much our sales team will contact you in next twenty four hours to discuss your project তার মানে আপনি যখন এখানে ফটো অথবা ভিডিও যে কোনো একটি সিলেক্ট করার পরে সরাসরি আপনি এখানে স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করার পরে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কিন্তু তারা মেইল করবে যে আসলে আপনি এখানে আপনার মেজ অথবা ভিডিওটি সাবমিট করতে পারবেন কিনা পার্টিকুলার্স তারা অবশ্যই বলে দিবে যে আসলে কী কী ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনি এখানে আপনার ভিডিও অথবা মেজগুলো সাবমিট করবেন আশা করি বুঝতে পেরেছেন সো আমি ইতিমধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে এই অপশনগুলো ইউজ করে স্যান্ডে সাবমিট করতে হয় সেটি এবং আপনার সাবমিট করার পরে অবশ্যই আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়েট করতে হবে সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন স্টেপ বাই স্টেপ আমি আপনাকে অনুরোধ জানাবো এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করার জন্য এবং আরেকটি কথা বলো রাখা ভালো গত বেশ কয়েকদিন আগে আমি শাটার স্টোর ডট কমের মধ্যে একটি জাস্ট সিম্পল ছবি আপলোড করেছিলাম যেটি সেল হয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ ডলারে এবং সেই ছবিটি হচ্ছে এটি আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং শাটার স্টোর ডট কমের সেই অনেক বেশি আপগ্রেডেড হচ্ছে আজকের ওয়েবসাইটটি তার মানে Foap dot com so recommend করবো মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে আপনি আপনার ইমেজ অথবা ভিডিওটি সাবমিট করার মাধ্যমে বেশি পরিমাণ আর্নিং করতে পারবেন এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে এবার চলে আসি যে আপনি কোন কোন ওয়েবসাইটগুলোকে কাজে লাগাবেন ইমেজ অথবা ভিডিও কালেকশন করার জন্য আমি প্রথমে যে ওয়েবসাইটের নাম বলবো সেটি হচ্ছে free nature stock dot com এটি একটি প্রফেশনাল প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মধ্যে হিউজ পরিমাণ ইমেজ রয়েছে যেগুলো হাই রেজুলেশনের আপনি ফ্রিজ সানসেট মাউন্টেন্স সামার অ্যানিমালস যে কোনো কিছু আপনি এখান থেকে আপনি কালেকশন করে নিয়ে অনায়াসেই আজকের ওয়েবসাইটের মধ্যে সাবমিট করতে পারেন সো আপনাকে আমি রিকমেন্ড করব যে ওয়েবসাইটটিকে কাজে লাগানোর জন্য এরপর যে দ্বিতীয় ওয়েবসাইটটি সেটির নাম হচ্ছে Life of Pix dot com এটি অন্যতম ওয়ান অফ দ্য বেস্ট একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মধ্যে হিউজ পরিমাণ ছবি রয়েছে সত্যি আপনাকে যেগুলো মুগ্ধ করবে এবং অনায়াসে কিন্তু আপনি এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে এখান এখান থেকে যে কোনো ধরনের ইমেজ আপনি কালেক্ট করে নিয়ে আজকের ওয়েবসাইটের মধ্যে সাবমিট করতে পারেন এরপর যে ওয়েবসাইটটি সেটির নাম হচ্ছে un Unsplash dot com Unsplash dot কমে রয়েছে হিউজ পরিমাণ কন্টেন্ট বিশেষ করে colour theory wallpaper nature people architecture content events business and work experimental fashion film অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটি আপনি কালেকশন করে নিতে পারবেন নেক্সট যে ওয়েবসাইটটি সেটির নাম হচ্ছে burst dot Shopify dot com এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে আপনি এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেজটি খুঁজে নিয়ে সেটি এখানে সাবমিট করতে পারেন সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the core of my heart বেশি বেশি শেয়ার দিন যাতে আমার এই ছোট্ট চ্যানেলটি আপনাদেরকে কিছু না কিছু উপকার করতে পারে এবং আমি সবসময় চেষ্টা করি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিডিওগুলো দেওয়ার এবং দিন শেষে যাতে বিশেষ করে স্টুডেন্ট অথবা আনএমপ্লয়েড যারা রয়েছেন অথবা বাড়তি ইনকাম যাদের অত্যন্ত প্রয়োজন তাদের অনেকটা কাজে লাগে learning and earning team I'll catch you guys in my next video till then take care